সামনে এক বান্দা গিয়া কয় নবী আমি শুধু মিথ্যা কথা বলি তাই না আমি মারাত্মক মারাত্মক অপরাধ করি বলে কি এক নাম্বার আমি জিনা করি আর আমি মদপান করি আর আমি মিথ্যা কথা বলি আর কি করো বলে আমি চুরি করি তাই না কি বলে হ্যাঁ বলে এখন কি চাও বলে একটা ঔষধ আমাকে দিবেন একটা আমি সারবো কিন্তু সবগুলো একত্রে সারা যাবে না আমাকে হয়তো মদ করতে নিষেধ করবেন অথবা চুরি করতে নিষেধ করবেন না হয় জিনা করতে নিষেধ করবেন না হয় মিথ্যা কথা বলতে নিষেধ করবেন একটা আমাকে বলবেন আমি মানবো বাকিগুলো আমি আস্তে আস্তে মানার চেষ্টা করব মায়ার নামে চিন্তা করে বললেন ও ভাই এক নাম্বার ঔষধ তুমি নাও মিথ্যা কথা বলবা না মিথ্যা কথার থেকে জবান তাকে বাঁচাও নবীজির এই আদেশ পাইয়া লোকটা মনে খুশিতে দোড়ায় মনে মনে ভাবছিলাম নবী বুঝি চুরি করতে নিষেধ করলেন নবী তো চুরি করতে নিষেধ করলেন না জিনাও করতে নিষেধ করলেন না মদ পান করতে নিষেধ করলেন না মিথ্যা কথা বলতে নিষেধ করলেন তাহলে মিথ্যা ছাড়া সব আমি করবো বরং আজকে মজা করে চুরি করবো কারণ নবীর থেকে অর্ডার হয়ে গেছি বরকতে চুরি হবে আমার বাড়ি গিয়া রেডি হয়ে গেল চুরি করার জন্য রাতের গভীরে যাবে চুরি করার জন্য হাঁটতেছে যাচ্ছে একজন বড় লোকের বাড়ি আর যাবে বরকতি চুরি হবে হঠাৎ করে দিলের মধ্যে আঘাত যদি আমি চুরি করে মালগুলো নিয়ে যাই আর আমার পায়গম্বরের কাছে যদি গিয়া নালিশ দেয় আর নবী তো জানে আমি সব নবী জেনেছেন আমি চোর নবী যদি দেখে বলে চুরি কর ও আদা তো করে আসি মিথ্যা কথা বলা যাবে না তো সত্য বলতে হবে আমি চুরি করেছি না না আমি নবীর কাছে দ্বিতীয়বার অপরাধী হতে চাই না রাস্তার থেকে ফিরিয়া বান্দা পানি চড়ে গেল আর আমি চুরি করব না মদের বোতল টানিল পান করার জন্য আবার ভয় লাগলো নবী যদি জিজ্ঞাসা করে মদ পান কয় বোতল করেছ আমি আর সত্য কথা বলতে গিয়ে তো স্বীকার করে নিতে হবে না আমি আর অপরাধী হয় নবীর দরবারে দাঁড়াতে চাই না মদের বোতল ভেঙ্গে ফালায় দিল এইভাবে জিনার রাস্তাও বন্ধ হয়ে গেল এইবার দোড়ায় আমার নবীর দরবারে ও আপনি এমন একজন রুহাবি এমন একটা মেডিসিন আমাকে দিলে এক ডোসে আমার সব অপরাধ দূর হয়ে গেল তিনি হলেন আমার মায়ার নবী শ্রেষ্ঠ নবী ওই নবীর রেখে যাওয়া প্রেসক্রিপশন যদি ফলো করে চলতে পারো মানুষ নিয়ে যখন গুলি মারার জন্য দাঁড়াবে সুন্নতের মজবুত আমল নিয়ে যদি দাঁড়াইয়া যাও ওই গুলি বন্ধ হয়ে যাবে না হয় যে মারতে চায় তার বুকে উল্টা গুলি লাগবে আর তুমি মনে করো সুন্নত লাগে না তো তোমার কপাল রয়ে তুমি মারো আর কি করা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকুয়া মানে আল্লাহর ভয় কোরআনের শুরুতেও তাকুয়া শেষেও তাকুয়া দালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল মুত্তাকিন আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের জন্য হেদায়াত হিসাবে কোরআনের শেষেও তাকুয়া واتقوا يوما ترجعون فيه إلى الله তাকওয়া মানে আল্লাহর ভয় খশিয়াতুন মানে আল্লাহর ভয় খাউফুন মানে আল্লাহর ভয় لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا إنما يخشى الله من عباده العلماء ওলামা যারা তারা আল্লাহকে বেশি ভয় করবেন খসিয়াতুল মানি ভয় খাউফুল মানিও ভয় وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى খৌফুল প্রতি ভয় থাকার কারণে অপরাধ করে না বিচারকের প্রতি আসামির ভয় থাকার কারণে বিচারকের সামনে অন্যায় করে না ঠিক বান্দার মধ্যে যখন আল্লাহ পাকের ভয় আসবে ওই বান্দাও কখনো গুনাহের কাছেও যেতে পারবে না হারকে দাঁড়াত মাকাম অর্জন করো হে গোলাম তাকওয়া অর্জন করো তাকওয়া মানে আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় তাকওয়া থাকে অন্তরের মধ্যে কোথায় ঘুমাইতেছেন তাকওয়া মানে কি থাকে কই মাথায় কোথায় অন্তর কোথায় কপালে হ্যাঁ কলব কই কপালে কি ভয় ওই বললাম কথা বললেও বিপদ না বললেও বিপদ না বললে বলে ইমানের জোর কাম বলতে গেলে কয় হিংসা না বললে কয় ইমানের জোর আর বলতে গেলে কয় কাদিয়ানির বিরুদ্ধে কথা বলা কি হিংসা বাতেলের বিরুদ্ধে কথা বলা কি হিংসা মোনাফেকের বিরুদ্ধে কথা বলা কি হিংসা তাহলে আমি বলবো ভাইজান তুমি হিংসার ব্যাখ্যা জেনে নাও হিংসা তুমি বুঝো না হিংসার ডেফিনেশন জানো না ব্যাখ্যা জানো না এর নবীর উন্মত ভালো করে শুনে নাও গিবত করা আরাম তুমি জানো আলেমরা জানে না আলেমরা এরা ঘোরার কাজ খাই না আলেম গিবাদ করা হারাম আপনারা জানেন আলেম জানে না এরপর আলেম যদি গিবাদ করে বুঝেন কি না জানে করে না বুঝে করে মাসালা তার জানা নাই হিংসা করা হালাল না হারাম আপনি বেশি বুঝেন না আলেম আলেম বুঝে যদি আবার কথা বলে না জেনে বলে না না ওলামায় কেরামদের দিকে আঙ্গুল তুলিও না বুঝো না বুঝার চেষ্টা করো মন্তব্য করিও না মন্তব্য করলে নিজের কপাল ঘুরে যাবে কেরামের কোনো ক্ষতি হবে না কপাল ঘুরেছে এখনো টের পাও নাই এখনো টের পাও নাই যে কপালটা ঘুরে গেছে রে মুনি কারণ এই জমিনের মধ্যে ওলামায় আহলে হয় আমার মায়ার নদী বলেন এরা ওয়ারাসাতুল আম্বিয়া আম্বিয়া গ্রামের উত্তর শরীয়ারিস এই ওলামায় কেরামের মাধ্যমে আল্লাহ চিনলাম নবী চিনলাম কোরআন শিখলাম হাদিস শিখলাম বা সালা জানলাম নামাজ শিখলাম রোজা শিখলাম ওলামায় কেরামের মাধ্যমে আমরা পশ্চিম চিনতাম না চিনলাম মসজিদ চিনতাম না চিনলাম বৈধ অবৈধ চিনলাম হালাল হারাম চিনলাম ঠিক জীবনটা কাটাইলাম ওলামায় কেরামের পেছনে নামাজ চিনি না নামাজ জানি না কালেমা জানি না আলেমদের মাধ্যমে কালেমা শিখলাম নামাজ শিখলাম রোজা শিখলাম জানাজা শিখলাম সব শিখলাম আলেমের মাধ্যমে এখন যদি কেউ বলো আমার আলেম লাগবে না মরার আগে ওসিয়ত করে মর জানাজা জানো আলেম দিয়া না দেয় কুকুরের মতো জানো চাপা মাটি দিয়া দেয় ভাই মেরা জাজু কর দন বেসা দন জবে আপনার দোস্তে খারা নিস্তে হসনত একে দিন দারেরা ওজু সারা কোরআন শরীফ ধরলে কোনো সমস্যা বোঝা গেল সবাই সচেতন সবাই সচেতন আবার আসতে পারছে মিয়া ফিডা শুরু হয়েছে আমার চুপ করে আছেন বোবার মতো মহিলাদের মতো মনে করছেন আরামে আছেন হ্যাঁ দুই গরু ধান খায় কয় গরু মালিকে একটারে যখন ফিডা মারছে আর একটায় দৌড় কি ব্যাপার তুই দৌড়াও কেন কয় এরপরের সিরিয়াল আমার কিন্তু টার্গেট ভারত না ওদের টার্গেট ইন্ডিয়া না ওদের টার্গেট কোনো লেবানন না ওদের টার্গেট লন্ডন না আমেরিকা না ওদের সবার একটাই টার্গেট হলো ইসলাম আর মুসলমান আপনারা মুসলমান নি হাতের ইন্ডিয়ান ফিডা আপনার কপালও আছে ফিডা আপনার কপালও আছে এরে নবীর উন্মতের বা কয় না কেন কয় এটা তো ছোট্ট দেশ একটা থাপ্পড় দেশটা ঠান্ডা হয়ে এই জন্য চারদিক ঘুরাইয়া সাইজ করতে করতে করতে করতে আসতেছে এরে নবীর এখনো কেন নিজেকে পরিশুদ্ধ করতে পারো না দলা দলির মধ্যে এত কেন দৌড়াও এরে নবীর আসে সচেতনতার সাথে আওয়াজ বন্ধ করা যাবে না ঘরের মধ্যে চোর ঢোকার জন্য রেডি হয়ে গেল ঘরের কিনারায় চোরারা চালা ঘরের কিনারায় কান লাগায় দেখে ভিতরে আওয়াজ আছে না সবাই ঘুমায় গেল কানটা লাগায় দেখে এখনো আস্তে আস্তে করে ম্যাডাম আল্লাহর বান্দা ঘরের মধ্যে আওয়াজ সবাই কয় এখন ঢুকা যাবে না ঘরের এক সিফা গল্লির ভিতরে ডুইকা তারা তো আয়ুস করে আল্লাহ এমন গুম তিন দিনের মধ্যে যেন আর সজাগ হতে না পারে কিছুক্ষণ দোয়া করার পরে আবার কান লাগায় দেখে বড়দের আওয়াজ নাই ঠিক কিন্তু বাচ্চাদের আওয়াজ চোরারা এখনো ডুবতে ভয় পায় কারণ বাচ্চাদের আওয়াজ এদের আওয়াজের কারণে বড়রাও সজাগ হয়ে যেতে পারে কি বুঝাইতে চাই মুসলমান ঘরের মধ্যে যতক্ষণ আওয়াজ চলবে ছোটদের হোক আর বড়দের হোক রেজাল্ট হলো চোর ঢুকার সাহস পায় না এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত মুমিনের ইমানের আওয়াজ চালু থাকবে অস্ত্র লাগবে না টাকা লাগবে না লাঠি লাগবে না কিচ্ছু লাগবে না মুসলমানের পবিত্র জবানের আওয়াজ যতদিন থাকবে চাই আওয়াজটা ছোট বড়রা দেখ আওয়াজটা তাবলিগলাদের মাধ্যমে হোক না কেন আওয়াজটা যদি ইমানদার মুমিন পীর বা শায়েখের মাধ্যমে হয় মাদ্রাসার মাধ্যমে হয় ওয়াজের মাধ্যমে হয় যে একটা আওয়াজ এই জমিনের মধ্যে যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত মুমিনের ইমানের ঘরে কোনো বেঈমান চুরি করার হামলা করার সাহস পাবে না মুসলমানি বুয়াত বারদান হাতাম এমানে খুদ বদসতে খাজা গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জানো হাম এক সাবুদে আদমি আদমিরা আদমিয়ত নাজমাস আউদেরা গান বুনা আপনি মনে করেন আমরা বাঙালি মুসলমান এত মুসলমান এই যে একটু আগে না বললাম এত মানুষ অথচ সুৎখর মেহমান অনেক বেনামাজি আসে কেন ছিল অনেক আলেম গালি দেয় তাও আসে না নাই যদি মনে মনে ভাবে হুজুর টেনশন করবেন না নামাজ না পড়লেও দেল পরিষ্কার কোনো টেনশন করবেন না আমাদের দেল পরিষ্কার নামাজ না পড়লেও দিল ভালো মন ভালো ইসলামের ঝান্ডা আমরা আগে উঁচু করবো পশ্চিমকালেও সম্ভব হবে না বেনামাজিয়া আল্লাহর দুশ্মনের হাতে আল্লাহ ইসলামের ঝান্ডা কখনো দিবেন না ভাইরা চুপ থাকার কোনো সুযোগ নাই জবানের আওয়াজটাই বাতিলের জন্য একটি অস্ত্র বাতিলের জন্য মুসলমানের আওয়াজটাই একটা ভয়ঙ্কর আওয়াজ এজন্য বলেছিলাম এরে মুমিন চোখ কান খোলা রেখে বয়ান শুনতে হবে কদম বাড়াতে হবে অজু সারা কোরআন শরীফ ধরলে কোনো সমস্যা সবাই একমত সবাই কান চোখ খোলা আছে কান কান আচ্ছা, একমত না এরকম একজন আছেন নাই কোরআন অজু ছাড়া ধরা যাবে যাবে যাবে না যদি কেউ বলে যাবে কি মানা যাবে হ্যাঁ নবী অত কম ঠিক জোরে কইছেন আসতে তো কম নেই সেখানে বসেও তো ঠিকের আওয়াজ ধরেই বলেছেন আসতে তো বলেননি আর এগুলোর কথা ওলামায় কাম বললে হিংসা হ্যাঁ? কোরআন শরীফ অজু সারা ধরলে সমস্যা নাই যদি কেউ বলে আর এর উত্তর যদি কোন আলেম দেয় তার মানে হিংসা কেমন ফিটা দরকার তোমার যে এত বড় বুড়া হইলা এখন হিংসার ব্যাখ্যা শিখলা না নবীর উন্মতের দল কাজা নামাজ লাগবে না যদি কেউ বলে আর কেরাম জবাব দিয়া দেয় এর নাম হিংসা না বরং এর নাম ইহসান উন্মতের সতর্ক করে জাহান নাম থেকে বাঁচায় দেয় হকানি এমন আমার স্বার্থের জন্য দৌড়ায় না কোনো মুরব্বী নাই আছে আর থাকবে কি করে সে তো আল্লাহওয়ালা পছন্দই করে না আল্লাহওয়ালা পছন্দই আবার অনেক মহাপন্ডিত সাহেব আছে বলে আব্বা আব্বা আমার বড় পীর আমার পীর ধরবো কেন কোরআন হাদিসে পীর মুরিদি নাই এই কথা বলে যারা বলে কোরআনের শব্দ মুর্শিদ মুর্শিদ মানে পথ প্রদর্শক কিসের পথ দেখানেওয়ালা বলে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখানেওয়ালা এদেরকে এক ভাষায় আল্লাহ বলেন অলি আর এক ভাষায় বলেন আউলিয়া আল্লাহওয়ালার কথা নাই মানি আল্লাহ কোরআনেও আল্লাহওয়ালার প্রশংসা করেছেন আল্লাহ শরীফের মধ্যেও আল্লাহওয়ালার প্রশংসা আমরা কেচ্ছা কাহিনী কই আমরা কি কই ভাই কথা বলেন না কেন কেচ্ছা কাহিনী কই এটা একটা বদনাম বদনাম রটাচ্ছে বাতেল ভাইয়েরা বলে এ আমার নাম টান নিয়ে বলে এ কওমি ওয়ালাদের আরো নাম নিয়ে বলে দূর এদের ওয়াজ শুনে লাভ এরা কেচ্ছা কাহিনী কয় কিসা কোরআন শরীফের একটা শব্দ এর বহু বচন কসস ইউসুফ নবীর কিচ্ছাকে আল্লাহ বলেন আহসানুল কাসাস সব থেকে দামি কিচ্ছা কাহানি এটা উর্দু শব্দ কোরআন শরীফের মধ্যে বহু কিচ্ছা আছে কাহানি আছে হাদিসে আছে লাফা নবী এবং সাহাবা ব্যতীত হাজারো হাজারো আউলিয়ায় কারাম বুজুর্গদের কিচ্ছা কাহিনী কোরআনও আছে হাদিসেও আছে আমরা কিসা করি কি ওই বিল ক্লিন্টনের আমি কথা বলেন আমরা কি হরে কৃষ্ণের কেচ্ছা বলি রামায়ণের কেচ্ছা বলি আমরা কি কোনো বেদিনের কেচ্ছা বলি তো আমরা ইচ্ছা যদি বলতে চাই আলোকে মানুষের আমলের দিকে উদ্বুদ্ধ করার জন্য এমন ব্যক্তির কাহিনী আর ঘটনা বলি যাদের তাহার যুগ কাজা হয়নি যারা বেপর্দায় চলেননি আর যারা বিরোধিতা করে এদের তাহাজুক দূরের কথা পাঁচত্ব নামাজ জামাতে পড়ে না এদের চেহারা দিয়ে তাকাইলে পরিচয় পাইতে টাইম লাগে যে এটা কি আসল খাতি মুসলমান না অন্য কিছু হসপিটালে নিয়ে পরীক্ষা করা যায় ওই মাঝে মাঝে বলি বাবুয়া ব্যাং হাতিকে লাথি দেয় কে লাথি দেয় কি পাওয়ার বুঝেন যে হাতি পাওয়া রাখলি জানাজা শেষ সে হাতি হাতিকে লাথি দেয় ব্যাং তো একজনের এত পাওয়া তো খুঁজা টুজা তদন্ত করে দেখলো যে আয়ুব খানের পয়সা লাগানো ব্যাঙের পাশা করা কোন তাপসেরা যদি হজরত এই ঘটনা কোরআন শরীফের কত নাম্বার পাড়ায় আছে এইরকম বহু আছে আছে না নাই যে বললাম বললেও বিপদ না বললেও বিপদ আরে ভাই তুমি আউজবিল্লা পারো না শুদ্ধ করে কোরআন শরীফ আরবি দিলে বোবা হয়ে থাকো বিসমিল্লা না এমনকি মুসলমান হিসেবে আসসালাম আলাই শব্দটাও উচ্চারণ করতে পারো না তোমার মতো ব্যক্তি যদি একজন তাহাজুদওয়ালা কোরআনওয়ালা আলেমের দিকে আঙ্গুল তুলে কথা বলো তোমাকে আর আমার চিৎকার দিয়ে বলতে হবে না তুমি বেয়াদ আমি বলা ছাড়াই তুমি বেয়াদ আমার বলতে হবে না তুমি বেয়াদ তুমি বলা ব্যতীতই বেয়াদ দলিল লাগবে না দলিল ছাড়াই বেয়াদ কারণ একজন হাফকানি আলেম রসুলের ওয়ারিস রসুলের ওয়ারিস তুমি যদি একজনের গুণগান গাইতে গিয়ে আর একজনের বিরোধিতা করো গুণগান কানে গানেওয়ালা যদি কি হইতো কলিজা ঠান্ডা হয়ে যেত যার গুণগান গাও একটু চিন্তা করো তার দাড়ির হালাত কি তার নামাজের হালাত কি পর্দার হালাত কি আর যার বিরোধিতা করো তারও আমলের খবর নাও অতএব ব্যাঙের লাঠিতে হাতির যেমন কিছু হয় না ঠিক বেআবলওয়ালার বিরোধিতায় আহলে হকের কিছু হবে না ইনশাআল্লাহ তবে আদায় করি তোমাদের আমাদের উপরে উঠার সিঁড়ি তোমাদের তাই আমাদের উপরে উঠার কৌমের বিরোধিতা কম করণী জীবনে কমিওয়ালা তাদেরকে কম গালি দাওনি কম কাদান কাদাওনি তাবলিগলাদের বিরোধিতা কম করনি তোমাদের বিরোধিতাই আমাদের আশীর্বাদ এনে দিয়েছে আজ কওমি মাদ্রাসা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ কেউ যদি খারাপ আচরণ করে তুমি ভালো আচরণ করো তাবলিগলারা কেউ গালির জবাব দেয় নাই বরং রাতের বেলা কান্না করেছেন আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করেছেন যে কারণে আজ আহলে হকের বিজয়ের নিশান উড়ে গেল কথা ঠিক নেই এরে নবীর উন্মতের আল্লাহ তাকুয়া মানে আল্লাহর ভয় এই তাকুয়া থাকে অন্তরে দেখা যায়নি বলেন অন্তরের জিনিস দেখা যায় দেখা যায় না এই সুযোগে একদল আল্লাহর বান্দারা একটা করে কি করে ভাই টুপি না কেন ভাই অন্তরে তাকুয়া আছে টুপি না পরলে সমস্যা কি তাকুয়া তো অন্তরে আছে দেখা যায় না তো বইলা ফালাইলো এখন ওখানে ডুববে কে আর দেখবে যে তাকুয়ার পরিমাণ কি রে নবীর আশেক দলাদলি ছেড়ে আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাও কোন দল বুঝি না তরিকা বুঝি না আমরা সবাই হিসাব মিলাইতে গিয়া দেখো আমরা সবাই এক আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমান এই কথায় যদি একমত হতাম আর এই জবানের কথার দ্বারা পরিচয় না তুমি ভালো না খারাপ এই জবান এমন একটা অস্ত্র এই জবানের একটা কথার দ্বারা একটা নিরীহ মানুষ জেলখানায় যায় আর একটা ফাঁসির আসামি মুক্তি পায় জবান এমন একটা অস্ত্র এই জবানের একটা কথার দ্বারা অপরিচিত মেয়েটা নিজের স্ত্রী হয় আবার কলিজার স্ত্রীটা একটা কথার দ্বারা তালা খায়া যায় কথা বলেন না কেন এই জবান এমন একটা অস্ত্র এই জবানের একটা সাক্ষী দিয়ে মানুষ মুক্তি পায় আবার সাক্ষী দিয়ে পেঁচে লাগাইলে মানুষ বিপদগামী হয় এই জবান তারে তাড়াতাড়ি কন্ট্রোল করে নাও কারণ একজন একটা থাপ্পড় দিল এটার ব্যথা এক মিনিট পরে আর থাকবে না কিন্তু জবানের আঘাত দিলের মধ্যে ঢুকে এটার ঔষধ নাই জবান তারে হেফাজত করার মুমিন কেমনে করবা বলে সেলাই করে কষ্টে লাগাও বলে না না এই জবানকে হেফাজত যদি করতে চাও গুনাহের থেকে জিব্বাটাকে বাঁচাও কেমনে বাঁচাই বারে বান্দা এক নাম্বার জবান থেকে মিথ্যা কথা বন্ধ করে দাও আর এই জবান কন্ট্রোলের জন্য যে মেডিসিনটা লাগবে তার নাম তাকুয়া এই জন্য আল্লাহ আগে বলেন আমাকে ভয় কর আমার ভয় থাকে হুজুরের সামনে ছাত্র এমনি কথা কই বেশি হুজুর দেখলে আমার উস্তাদ আমার পীর দেখলে জবান দামি কন্ট্রোল করে ফেলি কেউ যদি বলে কথা কও না কেন বলে দেখছো না আমার মুরব্বী সামনে কথা বলা যাবে না তার মানে কি বেয়াদুরি হওয়ার ভয় এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় ওই বান্দা কথা বলার আগে চিন্তা করবে আমার কথা বেশি বলা যাবে না কথা বলতে যদি ভুল হয় আল্লাহ বেজার হয়ে যাবে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে আল্লাহর ভয় ঢুকাইয়া জবানটাকে হেফাজত করো কেমনে তুমি করবা এক নম্বরে ওয়াদা করো জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে হালাল না হারাম জায়েজ না না জায়েজ মিথ্যা কথা বলা একটা মহাপাপ আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুমুল কিযব কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ইয়াহদি ইলান নার সাবধান মিথ্যা থেকে ও জাতি মিথ্যা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে আর খারাপের পরিণাম ফল জাহান্নাম মিথ্যা থেকে জবান দুনিয়াতেও মিথ্যা বলিয়া তো কেউ পার পায় না মিথ্যার জিকির করিয়া দশতলা বিল্ডিং করলো মিথ্যার জিকির করে করে সরকারের টাকা চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হইল দশ বছরের কলা গাছ সরকার ভেঙ্গে দিল কথা বলেন না কেন এগুলোই তো মিথ্যার বিচার দুনিয়াতেই যদি ধরা খাইতে হয় পালাবার সুযোগ নাই পরকাল জিন্দিগিতে পালাবার সুযোগ তার মতো পাবে না মিথ্যা কথার থেকে জবানটাকে বাঁচাও সুন্নাত লাগবে না তো কি লাগবে কি লাগবে কি তোমার টুপি লাগবে না দাড়ি লাগবে না হালাল লাগবে না পর্দা লাগবে না তো লাগবে কি তোমার হ্যাঁ পর্দা বললে লাগবে না নামাজ বলে মাঝে মাঝে লাগে লাগে না দাড়িও লাগে না পর্দা লাগে না টুপিও লাগে না দস্তরখানও লাগে না যেখানে সুন্নতে আঘাত করি পায় লাগে না লাগে না এত সুন্নত লাগে না নফল নামাজ লাগে না কাজা নামাজ লাগে না তো তুমি নবীর উম্মত আল্লাহর বান্দা হয় বলো তোমার কি লাগবে তুমি মরার আগে কইও যে আমার জান্নাতও লাগে না এটা বাপরে সিদ্ধ কইও কারণ মোটামুটি তো চাইরদিক খাওয়া শেষ খালি মাঝখানে জান্নাতটা রয়েছে এটাও তো জান্নাতও লাগে না কয়ে ভালো কেন এরা বিপ্লবের স্লোগান দেয় জিহাদের স্লোগান দেয় নামাজ লাগবে না কেন ফট করে দলিল দেয় অমুক সাহাবি জিহাদ কইরা শাহাদাত বরণ করছেন এক অক্ত নামাজও করে নেই দেখছেন ইনজেকশন মারলো কই এই বান্দারে মোনাফিক কইত তো বিসমিল্লা বলাটা আমি সমচীন মনে করি কথা বুঝেন নাই পাগল হয়ে গেছে পায়ের তলে মাটি নেই চোরের মনে পুলিশ পুলিশ চোরের মনে পুলিশ পুলিশ ভাব দেড় দুই না তো নাই সি সি সি সি আল্লাহ হেদায়ত দান করুন আর হেদায়ত আইন কি এমন সন্দেহ কারণ যারা আমার রসুলকে নিয়ে সমালোচনা করে সাহাবাই কারণকে নিয়ে সমালোচনা করে এদের তওবাও কবুল হবে কিনা আল্লাহ মালুম এখানে এত হাজার মুসলমান পায়ে হাত রেখে বলছি পায়ে হাত রেখে বলছি কালিমায় তৈবা লা ইলাহা এই কালেমা তো আপনাদের কালেমা না কথা হয় না বোবা হয়ে কেন বাংলা বুঝেন না বোবা হয়ে বসে আছেন কেন এই কালেমা আপনাদের না তাহলে যারা বলে এই কালেমা কুপুরি বোবা হয়ে আছেন কেন যারা এই কালেমা তৈরি সঠিক না কুপুরি প্রতিবাদ প্রতিবাদ করার জোর নাই আমরা যারা উত্তর দেই আমগো বাদ দিতে খুব মজা লাগে খুব মজা লাগে না বলে কালিমায় তৈবা এটা কুফুরি কালেমা তাহলে আপনার মা বাপ সদ্য গোষ্ঠী কাফের এই কালেমা ভিড়ে কবরে গেছে আর মজার কথা হলো যারা এই ফতুয়া দেয় ওর বাপেও কাফের ওর মাও কাফের ওর দাদা নানি চোদ্দ গোষ্ঠী কাফের আপনি চিন্তা করতে পারেন হামলা হামলা আল্লাহর জিকির নিয়ে কি আর কোন কাজ নাই তো ওই একটা প্রবাদ বলে যে যারে শয়তানে ধরে কামথুয়া আকাম করে যারে শয়তানে ধরে কামথুয়া আকাম করে আল্লাহ হেদায়াত দান করেন রাগ আসতেছে মনে হয় না রাগ আসলে কি করবো সুন্নত লাগবে না এটা মেনে নেওয়া যায় আপনি মানতে পারেন একজন আল্লাহর খাস বান্দা যার মধ্যে জাহান নামের ভয় আছে তারা জানতে পারে বড় আফসোস নামাজের মধ্যে এক বেচারা নামাজ পড়ে হাত না দিতে বাদুক আর বাঁচছে তো নামাজ পড়ে তো এরে মিয়া কি হাত মাথা টুটা একেবারে কিলাকিলির জুম আর যারা নামাজ পড়ে না এদের নিয়ে এক সেকেন্ড কোন চিন্তা নেই কথা বলেন না কেন এদেশে যারা নামাজ পড়ে না এদেরকে দেখেন ওই বেনামাজির কাছে গিয়ে একবারও দাওয়াত দেয় না যারা নামাজ পড়ে হাত না দিতে পারলো কেন এ নিয়ে খেলে খেলি অথচ যারা নামাজ পড়ে না এদের পিছনে সময় দেওয়া দরকার না খবরই নেই খবরই নাই বয়ান তো সবাই করি চিন্তা তো করি না যে কি বয়ান করি একটু চিন্তা করা উচিত আমি বক্তা হিসাবে আমারও দায়িত্ব আছে জবাবদিহিতা আছে যে আমি যে বয়ান করতেছি কমিটি আমার কিছু হাতিয়া দিল দৌড় দিলাম যে আমার বয়ানটা করলাম কি বয়ান দিয়া হচ্ছে কি যে আমার বয়ানের দ্বারা এই বয়ানের মাকসাদ কি জাহান্নাম থেকে মানুষকে বাঁচানো তো আমার বয়ানের মাধ্যমে দুই একজন আল্লাহর বান্দা কি দেখা যায় টুপি সারা ছিল টুপিওয়ালা হয়েছে দাড়ি সারা ছিল দাড়িওয়ালা হয়েছে পর্দা সারা ছিল পর্দাওয়ালা হয়েছে নামাজ পড়তো না নামাজ পড়ে এটা বক্তা হিসেবে চিন্তা করা দরকার না চিন্তা করবে কচু শুরু থেকে শেষ পর্যন্তই খালি আক্রমণ অমুকে অমুকে খারাপ অমুকে খারাপ এই বাসে চিন্তা নিয়ে বয়ান করলে সে কখন চিন্তা করবে যে আমার বয়ানে একটা আল্লাহর বান্দা জাহান নাম থেকে বাঁচতে পারলো কিনা টুপি ছাড়া বান্দাটা টুপিওয়ালা হতে পারলো কিনা না হয় আমার বয়ানের সার্থকতা কি আমার তো জবাব দিতে হবে আল্লাহর কাছে আমার তো দায়িত্ব আছে যে আমি উম্মতকে বয়ান দিতেছি বয়ানের মাকসাদ কি যে আওয়ামী লীগ দেশ থেকে যাক বিএমপি যাক আমি থাকি হ্যাঁ অযুবক ভাই পায়ে হাত রেখে বলতে চাই আপনি মনে করিয়েন না আপনি একটা রাস্তায় উঠে গেছেন না আপনার রাস্তায় উঠতে আরো পনেরো বিশ বছর লাগে কেমন আপনি এখন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন আপনার ওই পর্যন্ত যাইতে বহু সময় লাগবে এবং ওই ওই পর্যন্ত যাইতে বহু বুজুর্গের দোয়া লাগবে লাগবে নি দোয়া দোয়া যদি নিয়ে চলতে চান পক্ষ বিপক্ষ ছেড়ে নিজে এমন আদর্শের উপরে চলেন যে যে দেখবে সেই যেন দিল খোলে দোয়া করে না ছেলেটা ভালো ভদ্র সভ্য আমি চাই দেশের প্রত্যেক যুবক এমন হয়ে যা যে কেউ যেন বটদোয়া গালি দেওয়ার সুযোগ না পায় সবাই যেন তার জন্য দোয়া করবে প্রত্যেকটা যুবক ভাই এমন হওয়া চাই যে দেখবে সেই যেন দোয়া করে রিক্সার ড্রাইভারও যেন দোয়া করে মসজিদের মুসল্লিরা দেখলে যেন দোয়া করে আলেম দেখলে যেন দোয়া করে কেউ যেন বলতে না পারে এই যুবকে ভালো ছেলে না এই যুবক অমুকের পক্ষ নিয়ে আমার গালি দিছে আপনার সেই সময় হয় নাই আপনি ডাক্তার হবেন যেদিন চেয়ারে বসবেন কিছু রুগী টুগি পাবেন তখন চিন্তা করবেন যে এখন কিছু পেট নীতির দল করা দরকার এখন আপনার দোয়া দরকার দোয়া দোয়া একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করবেন কইছিলেন কই আছেন চলছেন কোথায় আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন আর আস্তে করে বলেন তাহলে জবান হেফাজতের জন্য এক নাম্বার মিথ্যা কথা বলা যাবে দুই নাম্বার জবান দ্বারা গালাগালি করা যাবে না গালি দেওয়া জায়েজ না না জায়েজ সবাব না গুণা আল্লাহর কাছে তৌফিক চেয়ে আল্লাহ মিথ্যার থেকে জবান হেফাজত করেন গালাগালির থেকে জবান হেফাজত করেন জবানের দ্বারা গিবত শেখায়াত করা যাবে না এখানে পুরা গিবতের বয়ান আছে ভাই দোয়া করে যাবেন না হ্যাঁ এতক্ষণ বয়ান যা শুনলেন এর সব দুই দিনের নির্যাস আল্লাহর কাছে দোয়া করা এই দোয়ার থেকে যারা বঞ্চিত তারা মূল জিনিস থেকেই বঞ্চিত আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন আরো মহাব্বতে বলেন এক নাম্বার জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার গালাগালি করা যাবে না তিন নাম্বারে গিবত শেখায়াত করা যাবে না তো কি করবেন বিপরীত কিছু নেক আমল করবেন তাহলে এই গুণাগুলো কম হবে ইনশা কি নেক করবেন এক নম্বরে কোরআনের তালাওয়াত কিসের তালাওয়াত বলেন বেশি বেশি কোরআন করবেন বলে হুজুর পারি না কি করব পারি না এখন কেন বাংলাদেশের নাগরিক সব পারলেন শুধু কোরআনটা পারি না কেন বলেন দশটা সাবজেক্টের পরীক্ষা জনমের মতো করলেন সব পারলেন ব্যবসা পারলেন দুনিয়ার সব ভালো মন্দ সব পারলেন আল্লাহ পাকের কোরআন শরীফ করতে পারলেন না এটার বলিয়ে না লজ্জা পাই চেষ্টা করেন নাই টাইম তিন মাস হজরের পরে না হয় এসার পরে এক ঘন্টা করে মসজিদের ইমাম সাহকে টাইম দেন মোয়াজিনীকে সময় দেন তিন মাসে কোরআন করা শিখে ফেলবেন ইনশাআল্লাহ পারি না বলিয়েন না এক ওই শিখা পর্যন্ত যে কোনো একটা সুরা পারেন এই সুরা পড়বেন হাঁটতে চলতে উঠতে বসতে এই সুরাটা পড়বেন প্রত্যেকটা অক্ষরে দশ নেন আর আসতে করে মনে তাহলে এক নাম্বারে কোরআন তেলাওয়া করবেন ইনশাআল্লাহ যদি একেবারে কিছুই না পারেন বিসমিল্লাও পারেন না তো বিসমিল্লাও করবেন এতেও স্বভাব বিসমিল্লাহির রহমানির রহিম এটা করবেন দুই নম্বরে আল্লাহর নামে জিকির করবেন কার জিকির না কোন পীরের জিকির কার জিকির আল্লাহর নামে জিকির করেন তসবি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তসবিগুলো পড়েন আল্লাহর নামে জিকির করেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যত করবেন তত ফায়দা কেমন জামায় ময়লা লেগেছে সাবান যত লাগাবেন ততই পরিষ্কার হবে অন্তরে গুনার ময়লা লেগেছে এই অন্তরের গুনার ময়লা দূর করার জন্য মেডিসিন হলো আল্লাহর জিকি কার জিকি কার জিকি মসজিদে জিকির চলবে না চিন্তা করেন তা মসজিদে জিকির চলবে না মন্দিরে চলবে মুসলমান হইয়া কিভাবে বলে যে মসজিদে জিকির চলবে না হ্যাঁ কেউ যদি মানুষের নামে জিকির করে সেটা তো নিষেধ জিকির করতে বাধা দেওয়া এটা চূড়ান্ত কিছুই জিকির হবে কার হ্যাঁ এখন কি বলবো দেখতে নারী চলন বাঁকা এই জিকির নিয়ে কত ফতুয়াবাজি ইদানিং শুরু হয়েছে চিন্তা করেন এ কি বলবো বলতে গেলে বড় বড় আলেমের তুলনায় আমরা নাবা আলেম আমরা কি বড় বুজুর্গদের তুলনায় আমরা এরকম নাবালেক কিছু উদীয়মান আলেম নামে আছে নামদারি আলেম এরা এখন ইউটিউব দখল করে চ্যানেল খুলে খুলে ওই বড় বড় বুজুর করে ইঙ্গিত করে এরপরে ফতুয়াবাজি করে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই আমি বহু আগে বলছিলাম সরমনাইকে গালি দেওয়ার কি দরকার এই সরমনাই যে ইল্লাল্লাহ জিকির করে এটা তো সরমনাই জমিনের তৈরি করা না এই সরমনাই তো উজানির থেকে আসছে উজানিও ইল্লাল্লাহ জিকির তৈরি করে নাই উজানিওয়ালা ওই দাওবান্দের রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহের থেকে ওই জিকির চলে আসছে হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহের থেকে আর বাংলাদেশের সব আলেমরা বুঝেন রশিদ আহমদ গঙ্গুহী লোকটা তাকে মহাজের মক্কি লোকটা কে জিকির নয় জিকির নয় রশিদ আহমদ গঙ্গুহির জিকির এই জিকির ওখানো জিকির তো রশিদ আহমদ গাঙ্গুহি রশিদ আহমদ গাঙ্গুহি কে বাংলাদেশের আহলে হাদিস বুঝিনা লা বুঝিনা যারা আলেম তারা ভালো করে চিনে আশরাফ আলী থানবী কে তারা ভালো করে চিনে হোসাইন আহমদ মদনী কে তারা ভালো করে চিনে মুজাদ্দেদ আল ফেসানি কে তারা ভালো করে চিনে আব্দুল কুদ্দুস গাঙ্গুহি কে তারা ভালো করে চিনে তোমার চর্ম নাই দরকার নাই গোড়ায় গিয়া আঙ্গুল দাও গোড়ায় গিয়া আঘাত উজানির জন্ম দেওয়া গোড়ার থেকে আছে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ফকিহুল আসাদ জীবন্ত এলেনের লাইব্রেরি পাক ভারত উপমহাদেশ এমন কোন আলেম নাই যাকে রশিদ আহমদ গঙ্গুহির নাম শুনলে চিনবে না লোকটা কেমন ছিলেন তাকে কিছু বলা তখন টের পাওয়া যাইবে তোমার এলেম আমল আর রুহানিয়তের জোর কি আমরা কিছু বলা লাগবে না আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন জিকির করবো কার আরো জোরে বলেন আল্লাহর জিকির করব সব সময় নাকি এক সময় হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কার জিকির কারণ এরা অপব্যাখ্যা কি করে জিকির মানে কোরআন নামাজ পড়াও জিকির জিকির এই সমস্ত ব্যাখ্যা দিয়া আল্লাহর জিকির থেকে দূরে সরায় যাই হোক এই বিষয়ে আমি লম্বা বয়ান আমাদের মুরব্বীরাও করে থাকেন আমি ওই বিষয়ে বলবো না অন্ত এতটুকু বলবো যারা এই সমস্ত নিয়ে খামা খা আর কোনো দোষ নাই এটার উপরে হামলা আর কোন দোষ খুঁজে পায় না আমি মানে নিয়ে লাগছে আল্লাহ সবাইকে হেফাজত করেন হেদায়াত দান করেন আরো জোরে বলেন মন মাঝে মাঝে বেজার হয় আবার খুশি হয় কারণ আলহামদুলিল্লাহ আমি সেদিন কোথায় জানি বলেছি যে এদেশের আহলে হক পীর মাসায় চরমনাই বলেন উজানি বলেন ওই চট্টগ্রামের নামিপুর বলেন সারসিনা বলেন আহলে হক এই দেশের পীর মাসায়েক নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই প্রিন্সি হুজুর রহমতুল্লাহ আলাই হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এরা ঘাম ঝরাইয়া জমিনে বিচরণ করে দিনের পতাকা উদ্দিন করে গেছেন এই সমস্ত আল্লাহ আলাদের উপরে যারা তোহমত লাগায় অপবাদ দেয় আলহামদুলিল্লাহ আমরা এতটা বিচলিত নয় আর এই দেশের মানুষের কলেজার একটা সম্পর্ক এই আহলে হকের সাথে হয়েছে অতএব এই আহলে হকদের দিকে আঙ্গুল ইশারা করে কেউ নিজের স্বার্থ উদ্ধার করতে কেমন পর্যন্ত ইনশাআল্লাহ পারবে না তাহলে এক নম্বরের তেলাওয়াতে কোরআন যারা পারি না শিখবো তো ইনশাআল্লাহ যুবক ভাইরা শিখবেন তো ইনশাআল্লাহ হাত দেখানো লাগবে না দিল ঠিক করেন হাত উঠে বহু ধোকা দিয়েছেন এই চল্লিশ বছর পর্যন্ত দিল ঠিক করেন যে হ্যাঁ ইনশাআল্লাহ এশান নামাজের পরে ইমাম সাহেবের কাছে অথবা মুয়াজ্জিনের কাছে এক ঘন্টা সময় দিয়া কোরআন শরীফ আমি শিখবো ইনশাআল্লাহ টাইম তিন মাস কয় মাস এর বেশি ইনশাআল্লাহ লাগবে না লাগলে একটু দিলেন সমস্যা কি দুই নম্বরে জিকির করবো কার শেষ তিন নাম্বার জবান দ্বারা দরুদ শরীফ পর্ব দরুদ সালাম পর্ব নবীর জন্য কি পড়বেন দরুদ সালাম কম না বেশি জোরে বলেন বেশি বেশি পড়লে কি এক সময় পড়া যাবে না সব সময় এই ভাই দরুদ বেশি হবে না কম বেশি পড়লে এক সময় না সব সময় তাহলে কেউ যদি বলে দরুদ পড়লেই দাঁড়ায় থাকতে হবে তা জীবনে ঘুমান যাইব না কারণ দরুদ পড়তে হবে বেশি আবার যদি তার দাঁড়াইয়া তো বেশি পড়তে গেলে আমার দাঁড়ায় থাকতে হবে বেশি কিন্তু মানুষ তিন অবস্থায় থাকে হয়তো দাঁড়ানো না হয় বসা না হয় এই তিন অবস্থার মধ্যে বেশি সময় সাথে কোন অবস্থায় জানেন বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় কি এখন যদি বিছানায় কেউ শুয়া শুয়া রসুলের সামনে দরুদ সালাম করে সব হবে না তো দরুদ পড়লেই দাঁড়াইতে হবে এই চালাকি কই ভাই না যে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে না দাঁড়াইলেই অহাবি তুমি কি রাহাবি ধর্ম দ্বারে শেষ করে দিচ্ছে সমস্ত ভরা ফেকেরা মানুষের কাছে মুখ দেখাইতে লজ্জা পাই এই মোনাফিকদের কারণে কিছু হইলে আরে কাছে এসে বলো একটা মিডিয়া পাইছে চ্যানেল খুললে সিফাগল্লির মধ্যে বইয়া বাদাম বিক্রেতার মতো চাচামেচি করে আছে না বাজার বিক্রেতা সায়দাবাদ দেয় সরকারের গালি দেয় তো একজনে কয় তুমি এত বড় দামি মানুষ বাদাম বেচো আর সরকারের গালি দাও কোন চ্যানেলে না তো কয় আমি চ্যানেলে যদি যাইতো এই এখানে কি আর বাদাম বেচতাম নিজের ঘরের মধ্যে একটা চ্যানেল খুললা মোবাইল একটা রেডি কইরা পতলাবাজি করতেছে আর সাধারণ মানুষকে বিভ্রান্ত ভাবাচ্ছে সাধারণ মানুষ আর হারা এই সমস্ত টুকটাক নামদারি একটাও দামি আলেন না নামদারি ফতুয়াবাজ এরাও চিপার মধ্যে বৈশা বড় বড় আলেমদের সানে বেয়াদুবিমূলক কথা বলে লজ্জায় মুখটা খাইতে পারি না বড় আফসোস চল্লিশটা স্বাধীনতার চল্লিশ থেকে সাতচল্লিশ বছর বাংলাদেশের স্বাধীনতার জীবনে নামাজের হাত বাঁধা নিয়ে কোনো কিলি ছিল জোরে আমি আসলে আমি নিয়ে কোন ঝগড়া ছিল আজকে সেই ঝগড়া মসজিদের মধ্যে ঢুকায় দিয়েছে কি পরিমাণ মুসরেক বলে গালি দেয় আর এর উত্তর দিলি আপনি বলেন হিংসা করুন বলা মানে মুসরেক বলে আবু হানিফাকে মুসরেক বলে আর এর জবাব দিতে গেলে হিংসা আল্লাহ ভাইকে হেদায়াত দান করুন আর মোহাম্মতে বলেন তাহলে জবান হেফাজতের জন্য এক নাম্বার মিথ্যা বলা যাবে গালাগালি করা যাবে গিবত শেখায়াত করা যাবে আল্লাহ এই তিনটা মারাত্মক গুণার থেকে আমাদের জবানকে হেফাজত করুন বিপরীত আরো তিনটা ন্যাক আমল করবো কয়টা এক নাম্বারে কি বললাম কোরআন তালাওয়া দুই নাম্বারে কি জিকির কার জিকির আল্লাহ তিন নম্বরে দরুদ সালাম তার উপরে নবীর উপরে এক সময় না সব সময় হাঁটতে থাকেন বসে থাকেন শুয়ে থাকেন দরুদ পড়তেই থাকবেন ইনশাআল্লাহ নাকি শুধু মসজিদে জুমার দিন মিষ্টির ভোগলা দেখলে ডাক্তারে কইছে মিষ্টি খাইলে গজবে ধরবে গজব বুঝেন তো কি ডায়াবেটিস কিন্তু জুমার দিন জেলাফির পোটলা দেখা জীবনে নামাজের পরে সুন্নাত করে না দৌড় এবং দৌড় আরেকজনের জোতা নিয়ে ঘরে হাজির আজকে বান্দা তেরো জুমায় যেই সুন্নাত খুঁজছে লাইন দিয়ে হমানে সুন্নাত করতেছে ব্যাপার কি একজন কাকিও চাচা মেয়া জুমার পরে একদিনও সুন্নাত পড়েন না আজকে দি সুন্নাত সারে নাই না ইমাম সব দোয়া করবে টাইম নাই তাকে তোমরা খালি সুন্নাতের খবর নামাজের খবর নাই তোমরা একটু নামাজও পড়তে দিবে না এক জুমা পড়েন না তো একজনে কানে কানে কয় ও নামাজে খারায় খারায় ওই সিফাগুল্লির ভিতরে দেখে মিষ্টির ভোগলা আজকে জন্য সুন্নাত বাড়ায় দিছে ডাক্তারা যে মিষ্টি খাইতে নিষেধ করছে খবরই নাই দুই হাত বাড়ায় দুই দিক দিয়ে মিষ্টি নাই রং কমায় গেছে কিলাকিলি ধুম কিলাকিলি মসজিদ আলাদা দাঁড়ায় গেছে এই তবর খাইলে আছে না নাই এমন যে মিষ্টি খাইতে নিষেধ করছে খবর নাই এমন ফতুয়াও খাওয়ার পরে মিষ্টিটা শূন্য এটা মানবেন না দাড়ির সুন্নতের খবর নাই দস্তারখানের সুন্নতের খবর নাই নিচে জমিনে খানা খাবো তাই বসার সুযোগ নাই চেয়ার টেবিলের খানা দিয়া এ সুন্নত খুঁজে মিষ্টি আল্লাহ সব ভাইকে দান করুন আরো বলেন যুবক ভাইয়েরা মানতে পারবেন ইনশাআল্লাহ এই যে চুলগুলো কাইটা কিরিকে দানের সাইজে বানাইলেন ইন্দুর আর বান্দর হইলেন লাভ কি একটা লাভ একটা লাভের কথা কন আমিও কান কোন লাভ হয়েছে চেহারা সুন্দর হয়েছে যৌবন বাড়ছে আব্বা আম্মার দোয়া বাড়াই দিছে পরীক্ষার রেজাল্ট ভালো হবে আশা আছে এই চুলের কারণে হ্যাঁ দুই একটা গান গাঞ্জাখর আপনাকে মাঝে মাঝে ধন্যবাদ দেয় বন্ধু কামের মতো একটা আকামি করছে তো করেন ধন্যবাদে কি আসবে আর যাবে আর একটা উপকার হয়েছে উকুন মশায়রা বাগান ভায়নায় থাকা একটা বাগান নাম পাইছে আপনার মাথায় খুব হাসি পাচ্ছে না আমার রসুলের তরিকায় চুল কাটা কি আপনার পছন্দ লাগে না তাহলে আপনি রসুলের আশের দাবি করেন একটু সরম হয় না আপনি যে রসুলের আশের দাবি করেন আপনার একটু লজ্জা হয় না অথচ আমার রসুলের আদর্শ কত পারফেক্ট এই চুল কাটবেন কালকে গিয়ে নবীর তরিকায় চুল রাখবেন পারবেন সবাই মানলে তো কালকে ইসলাম কায়েম হবে সবাই কি মানবে হাজারে একজন মানলেও এটাই আমার নাজাতের জরিয়া কি ইনশা চেষ্টা করবেন রসুলের সুন্নতের টুপি রাখতে কি রাখবেন কোথায় পকেটে কোথায় করবেন মেসোয়াক মেসোয়াক চিনেননি উন্মতেরা মেসোয়াক এখন চিনে না মসজিদের সামনে মেসোয়াক এই মেসোয়াক করবেন ইনশাল্লাহ একটা বড় দামি সুন্নাত সুন্নাত মানবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আরো মহাব্বতে বলেন আর কোরআন শরীফ পড়াটা শিখবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান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 والنار اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا